how to earn money from online online থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এটা নিয়ে কি আপনি ভাবছেন বা চিন্তা করতেছেন ওকে ওয়েল যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি যে ভিডিওতে ক্লিক করছেন সেটা একদম ভালো একটা ভিডিও যেটাতে আপনি জানতে পারবেন অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় শব্দটা কিন্তু অনলাইন শব্দটা কিন্তু ইউটিউব না অনলাইন মানে হচ্ছে অনেক বড় একটা ব্যাপার যেটা কখনোই ইউটিউব না ইউটিউব আর অনলাইনের মধ্যে পার্থক্য অনেক অনলাইনের ভিতরে ইউটিউব গুগল সব কিছু থাকে অনলাইনের ভিতরে তো অনলাইন থেকে ইনকাম করবার জন্য একদম বেস্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অনলাইন থেকে যদি আপনি ইনকাম করতে চান অ্যাট ফার্স্টে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স থেকেটা বলবো সেটা হচ্ছে ইউটিউবের থেকে আর্নিং এরপরে যেটাকে আমি স্থান দেব সেটা হচ্ছে ফেসবুক থেকে আর্নিং ইউটিউব আর ফেসবুক থেকে আর্নিং আমরা এখন দুইটা বিষয় পেয়ে গেছি এই দুইটা জায়গা আপনি ফলো করলে ইনকাম করতে পারবেন অনেক অনেক টাকা এরপর আমি যেটাকে স্থান দেবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আপনি ইনস্টাগ্রাম ইউজ করে থাকলে ওখান থেকেও আপনি পেতে পারেন অনেক অনেক টাকা এরপর আমি যেটাকে স্থান দেব সেটা হচ্ছে টুইটার টুইটারের মাধ্যমে অনলাইন থেকে অনেক অনেক টাকা পর্যন্ত ইনকাম করা যাবে এরপর আমি যেটাকে স্থান দেবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইয়েস এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারবেন অনেক অনেক টাকা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেক কিছু রয়েছে রয়েছে ভিডিও এডিট ফটো এডিট এরকম অনেক কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন থামনেল মেকিং এরকম অনেক বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি অর্থাৎ ওখান থেকে ইনকাম করতে পারবেন ওকে বল এরপর আমি যেটাকে স্থান দেবো সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং অর্থাৎ লেখালেখি করে সেই লেখাগুলোকে আপনি গুগলের মধ্যে দিয়ে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন অনেক অনেক টাকা এরপর আমি যেটাকে স্থান দেবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ওকে ওয়েল এরপরে আমি যেটাকে স্থান দেবো সেটা হচ্ছে টিকটক থেকে আর্নিং অনেকে জানেই না যে টিকটক থেকে ইনকাম করা যায় তো ইউটিউব ফেসবুক এগুলোর মতোই টিকটক থেকেও ইনকাম করা যায় সো আর দেরি না করে এখনই টিকটক ডাউনলোড করে ফেলো এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে আর্নিং শুরু করে দাও অনেকে বলবেন যে ভাইয়া আপনি তো অনেকগুলো উপায় আমাদেরকে বলে দিলেন কিন্তু কোন ভাবে আমরা গেলে সবচেয়ে বেশি ভাবে আমি সফল হতে পারবো জীবনে এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউব থেকে আর্ন করে এক্স্যাক্টলি ইউটিউব থেকে আপনি আর্ন করা যদি স্টার্ট করে দেন তাহলে এটা কিন্তু আপনি নয় শুধু আপনার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না এটা হচ্ছে ইউটিউব আর্নিং এই জন্য আমি সবচেয়ে বেস্ট অর্থাৎ সবার আগে করে যেটাকে দেবো সেটা হচ্ছে ইউটিউব আর্নিং আশা করছি আপনারা ইউটিউবের মধ্যে অর্থাৎ আপনার একটা চ্যানেল ক্রিয়েট করবেন চ্যানেল ক্রিয়েট করে ওখানে আপনি নিজেকে দাঁড় করায় ফেলতে পারবেন তো দেখেন তো অনেকগুলো তো উপায় বললাম সেখান থেকে আপনার অনলাইন থেকে ইনকাম করতে হলে যেটা ইচ্ছে সেটার মাধ্যমে আপনি পথ চলা শুরু করে দেন এরপর আর্ন করুন লক্ষ লক্ষ টাকা ঠিক আছে তো আপনারা কেউ যদি আসলে ইনকাম করতে চান তাহলে এখনই আপনি যেই বিষয়ে ইনকাম করতে চান সেটা নিয়ে ইউটিউবে চার্জ করেন ইনস্টাগ্রামের মাধ্যমে ইনকাম তারপর ওয়েব টকের মাধ্যমে ইনকাম এভাবে করে চার্জ করে দেন ইনশাআল্লাহ আপনি একটা ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিও যে কোনো একটা ভিডিও আপনি দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের মধ্যে চারটা প্লেলিস্ট করা হবে একটা হবে ইউটিউব এই সফল হওয়ার জন্য বিস্তারিতভাবে ওখানে আলোচনা করা হবে আরেকটা প্লেলিস্ট হচ্ছে টিকটকে অর্থাৎ সফল হওয়ার জন্য বিস্তারিতভাবে আলোচনা আর একটা ফেসবুক আর একটা ভিডিও এডিট অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের একটা অংশ হচ্ছে ভিডিও এডিট ওটা শিখবার জন্য আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো পরবর্তী এরকম আর অনেক দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাতে অর্থাৎ যেটা বেল আইকন পাবেন ওটাতে ক্লিক করে অলে ক্লিক করে দিন তিনটে অপশান আসবে ওখান থেকে তাহলে আপনি সামনের ভিডিওটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন